দোস্ত এইভাবে কাম না কইরা মানে এমনি বেতারা দিয়া ঠিক আছে একটা কাজ করো তোমার গাড়ির নিচে হলে গিয়ে হ্যাঁ হ্যাঁ মজা লইছ তুই কি নিজের দোকানদার মনে করো যে তোর মজা নেমু জাস্ট পারলে হেল্প কর তুই ছাড়া তোমার হেল্প করার মতো কেউ নেই বুঝিস না আচ্ছা আমার কোন অ্যাঙ্গেলে মনে হয় আমি হেল্পার হেল্প করব মানে প্লিজ দোস্ত ওকে বল অনেক কষ্ট করে একটা জিএফ জোগাড় করছি তো আবার ফেসবুকে আর জানাস তো সুন্দর সুন্দর মায়েরা ছেলেদের কখনো তাদের ছবি দেয় না বাধ্য হয়ে আমার মতো হ্যান্ডসাম পোলাকারের ছবি দিতে হয় তাই আমি আমি আমার ছবি ওই মায়েরা দিয়ে দিছি এক্সকিউজ মি তুই যে এই যে একটু আগে বললি ঠিক আছে যে মুভির কথাটা বললি এই মুভিতে ইটাকে ডাকে হ্যান্ডসাম পোলাটাকে আমি বুঝতে পারতেছি কিন্তু বুঝাই খুবই কে আমি তুই জানে না জানে মান করতেছস আমি তো বলছিলাম তুই চালাক হুম এখন যদি আমি স্বীকার না করি তুই হ্যান্ডসাম তাহলে তো আমিও বোকা না <laughs> আমি এত বড় বোকা না হুম হুম ঠিকই তো তুই তো হ্যান্ডসামই ঠিকই তো আমার জিএফরে বলল আমি সবসময় দিয়ে বাড়ি ব্রিজে আড্ডা দিই ও বললো আজকে না কেউ আমার এই জায়গাটা সারপ্রাইজ দিব যদি আমার কোনো বোকামের কারণে আমার জিএফ আমার ছেলে চলে যায় তাহলে তো আমি শেষ আমার তো তোর মতো তো কপাল না যে চার পাঁচটা মাইয়া আর পিছিয়ে পড়বে প্লিজ তো একটা আইডিয়া দে আমার তো টেনশন মাথা শেষ তো কী যে সারপ্রাইজ দেয় রে বুঝছি তোকে এখন ছাত্র হিসাবে আমাকে শিক্ষাদান করতে হবে তুই আমার ছাত্র আমি তো শিক্ষক তা সবার আগে তোর একটা জিনিস মনে রাখতে হবে মেয়ে যখন দেখবি তখনই একবার নুইয়ে পড়লে বিলের মতো মেয়ে মেয়ে মতো লইব সাহস থাকতে চাপা মারতে হবে চাপা মারবি দেখবি মায়ের তোর একদম হাটের মতো আমার মতো বুঝছো লাভার বই উঠতে জীবনে লাভার বই উঠতে ওকে ওকে অবশ্যই তোর এই শিক্ষা আমি অক্ষরে পালন করবো তোর কি মনে আর কি আপনি থাকলে ঘুরতে মন চায় মনে হয় আপনি কম না আমার চিনেন রাস্তায় হ্যান্ডসাপ পোলাপান থাকলে দেখলে আর মাথা ঠিক থাকে না আপনি তো সুন্দর সুন্দর পাঁচ ছটা মায়া পিছিয়ে পিছিয়ে করে এত সুন্দর মায়াগুলো দাম দিন আর আপনার দাম দিন এত সোজা যেন ভাগেন আর আপনার না দেখি আমার সামনে থাকো তুমি তোমার পাঁচ ছটা গার্লফ্রেন্ড নিয়ে তোমার কাছে থাকার আমার কোনো ইচ্ছাই নাই ঠিক আছে যা যা যাই কিন্তু সুন্দর আছে আমার কি লাভ কি কস ওরে চিনুস না আরে রাখ ওটা কি মন্ত্রী মাইয়া নাকি ওই সবটা ভয় পাই না আমি দোষ না রে কেন আমার ভয় লাগতেছে আমিও চিনি আসলে একটা কাজ কর বাদ দে ঠিক আছে আমরা আমরা ওই যে ওই যে ওই যেটা নিয়ে ভাবতেছিলাম হ্যাঁ সেটা ভাব বুঝে তোর গার্লফ্রেন্ড যেটা সারপ্রাইজ দিব সারপ্রাইজ জিনিসটা পাবি হ্যাঁ কি দিতে পারে দোষ শোনাইছে আরে জানো তুমি কই তুমি না কইছ আজকে সারপ্রাইজ দিবা বেলা তো করা যেতেছে গা সারপ্রাইজ কই তোমার সারপ্রাইজের গোষ্ঠী গিলাই পাঁচ ছয়টা মেয়ের লাগে প্রেম করো তারপর তারপর আবার মেয়েদের সঙ্গে প্রথম দেখাতে অপমান করো তুমি আর তুমি আমাকে গা দিয়েছো আমি তোমার আগে পিছে কোথাও নাই তুমি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না বাই কি কি দিছে দিছে সারপ্রাইজ সারপ্রাইজ দিছে আরে অনেকক্ষণ আগে দিয়া দিছে এই সারপ্রাইজের ভাগিদার তুই বেটা ভালো তো আমি যেহেতু এটা ভাগিদার ভালো তো প্রশ্ন একটু শুনে মজা পাই আর কি একটু আগে যে মেয়েটা আইছে তোর কথা মতো যারা দূর দূর করে তার তারাই দিছি ওটাই আমার গার্লফ্রেন্ড আসলো রে ও হুম Thank you. Run. What we do here is go back, back, back, back, back.